আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা নিয়ে আসছি আজকে ইন্ডিয়ান মাইসুরি সিল্কের একটা ড্রেস নিয়ে আসছি এটা হচ্ছে হাতে কাজ করা কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে ডিজিটাল প্রিন্টের উপর খুব চমৎকার একটা ড্রেস নিয়ে আসছি এটার হচ্ছে তিনটা কালার তিনটা কালারই খুব চমৎকার চমৎকার কালার হবে এটা আসলে যে কালারগুলো আসলে বেশি চলে আমরা এগুলো প্রত্যেকটা একটা বান্ডিলে দুইটা করে কালার দিই আমরা আসলে মূলত হচ্ছে হোলসেলার যারা আমাদের থেকে হোলসেল নিতে চান অবশ্যই আমাদের দুইটা নাম্বার দিব আমরা এই দুইটার নাম্বারে আপনারা অবশ্যই অর্ডার করতে পারবেন আমরা এই দুইটা নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এইখানে দুইটা নাম্বার দেওয়া আছে চাইলে আপনি আমাদের দোকানে এসেও কিনতে পারবেন যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই আমাদেরকে দুইটা নাম্বারে অর্ডার করতে পারবেন আর যারা নিতে চান যে আমরা এক পিস নেব তাদের জন্য আমরা প্রাইসগুলো বলে দেবো আর আমরা একটা করে ড্রেসগুলো আপনাদেরকে খুলে দেখাবো এই একটা ড্রেস দেখেন খুলে এটা খোলেন আমরা কিন্তু ঈদের পরে এই ড্রেসগুলো একদম আপডেট একটা ডিজাইন নিয়ে আসছে আমরা এগুলো এগুলো আমরা কিন্তু ঈদ কালেকশন হিসেবে আমরা অনেক সেল করছি এগুলো দুই হাজার বাইশশো টাকা আঠারোশো টাকা সেল করছি আমরা এগুলোর প্রাইস আপনাদেরকে দিচ্ছি এখন একদম কম প্রাইজই দেবো আমরা আপনাদেরকে এগুলো আমরা এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে ষোলোশো পঞ্চাশ করে এগুলো খুব সুন্দর এটা কিন্তু নিচে হাতে নিচে কিন্তু কাজ করা খুব সুন্দর করে দেওয়া আছে এটাতে নিচের প্যানেলটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এটা হচ্ছে গলার ফোশনটাও দেখিয়ে দিচ্ছি গলাটা খুব সুন্দর চমৎকার করে দেওয়া আছে ভিতরে কিন্তু কাজ করা আছে হ্যাঁ এটা ব্যাকপারটা একটু ঘুরে আমরা এগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে ষোলোশো পঞ্চাশ করে এগুলো ব্যাকপ্যাডটা ধরেন মুখে ফোর পিস মানে সেমিজ সালোয়ার আমরা একসাথে দিয়ে দিছি আর এটা হচ্ছে কিন্তু ব্যাক পার্ট হবে এটা ব্যাক পার্টটা হচ্ছে এটা হচ্ছে নিচের প্যানেল ব্যাক পার্টের আর এটা হচ্ছে হাতার জন্য দেওয়া আছে এটা অন্যটা একটু দেখে দেন অন্যটা একটু দেখে দেন ভাই এটা হচ্ছে সেমিজ এবং সালোয়ারের কাপড় দুইটার কাপড়ই এটাতে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেহেতু আমাদের এটা ফোর্ট ফিচ তো আমাদের এটা হচ্ছে যখন আপনি এই ড্রেসটার সিমিজের কাপড় নিচে দিবেন তখন কিন্তু এটা শাইনিং গ্লেসটা আরও বাড়বে এটা এর খুব চমৎকার একটা ড্রেস হবে এটা আর এটার উন্নাটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা এই যে উন্নাটা দেখেন একটু চার পাঁচ দিয়ে কিন্তু খুব চমৎকার করে প্রিন্ট করা আছে এটাতে একদম পাঁচ হাতের একটা উন্না দেওয়া আছে এটাতে কিন্তু দুই পাশে কিন্তু প্যানেলের সিস্টেমের আপনার ফুল ফুল করা আছে খুব সুন্দর করে আছে দেওয়া আর এটা হচ্ছে আঁচলের পাঁচটা হচ্ছে এটা একদম ফুল পাঁচ হাতের একটা অন্য এটার এই আরেকটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেটা হচ্ছে সবচেয়ে হিটলি হিটলিস্ট কালার এটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা খুব সুন্দর একটা কালারের ভিতরে একদম লেটেস্ট একটা কালারের ভিতরে এটার গলারটা আমি চুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে গলারটা দেখে খুব সুন্দর করে দেওয়া আছে এটাতে হচ্ছে নিচের প্যানেল হবে এটা ওনারা দেখিয়ে দেন এখন এটা চড়ানো হবে এটা দেখা যাচ্ছে এটা চড়ানো হবে একদম ফুল পাঁচ হাতের একটা ওনা দেওয়া আছে এটা হচ্ছে সেমিজ এবং সালোয়ার কাপড় দুটোই একসঙ্গে দেওয়া আছে সাড়ে চার গজ কাপড় দেওয়া আছে এই একটা কালার আছে এই কালারটা একটু খোলেন এটা হচ্ছে আরেকটা কালার চমৎকার কালার ওনাটা দেখ তো অন্য হবে এটা যারা আমাদের এই ড্রেসগুলো লাগবে তারা অবশ্যই জটফট আমাদের নাম্বারে অর্ডার করে ফেলবেন